বাইর আমার একজন বড় বুজুর্গ বাগদাদের ইরাকের আবু আবদুল্লাহ আল আন্দোলসি একজন আল্লাহর বলি একজন বড় বুজুর্গ একটা তরিকতের একজন বড় ফির সাহেব ইমাম রাহনুমায় তরিকত তার নাম কি বলেছিলাম আবু আবদুল্লাহ আল আন্দোলসি ওনার পিছনে বারো হাজার মরিদ ছিল বারো হাজার সাগরিদ ছিল উনি হাফেজে কোরআন ছিলেন তার তিরিশ হাজারের চেয়েও বেশি হাদিস মুখস্ত ছিল অবস্থায় বলুন না আবু আবদুল্লাহ কত বড় আল্লাহর ওয়ানি উনি হচ্ছেন জুনাইদ বুগদাদের ফির সাহেব কার ফির সাহেব জোনাই দেব দাদি যার নাম আমরা সবাই শুনেছি আরেকজন বুজুর্গ হচ্ছেন শিবিরি রহমতুল্লাহ আলাইহি এই দুইজন বড় আল্লাহ ওলির ফির সাহেব উস্তাদ এক সাহেব সাইয়িদ তিনি হচ্ছেন আবু আবদুল্লাহ আল আন্দোলসি ইমামে শিবিনী বলেন আমি জোনাইদে দাদি শিবিনী সহ আমাদের পীর সাহেব আবু আবদুল্লাহ আব্দুল রসেলকে সাথে নিয়ে আমরা একটা সফরে বের হয়েছি একটা সুন্দর মহান সফরে বের হয়েছি কিছু দূর যাওয়ার পরে নামাজের সময় হয়েছে এখন আমাদের উঁচু করার জন্য পানির দরকার আমরা পানি কুসতেছিলাম যেই জায়গায় গিয়ে পানি কুসতেছি দেখলাম ওই এলাকাটা মুসলমানের কোনো এলাকা নয় ওই এলাকা হচ্ছে খ্রিস্টানের এলাকা ওই এলাকা হচ্ছে মূর্তি পূজারীদের এলাকা এখানে সবাই মূর্তি পূজা করতেছে সবাই গির্জায় গিয়ে মূর্তি পূজা করতেছে ওরদনা করতেছে পূজা দিচ্ছে এখানে কোনো পানি পাওয়া c'era পানি খোঁজার জন্য খুঁজতে খুঁজতে আমরা শেষ প্রান্তে গেলাম ওই গ্রামের শেষ প্রান্তে গেলাম পানি খোঁজার জন্য ফাইজা নাহনু বিকানা ইসা ও বিহার আমরা তাদের সেই মূর্তি পূজা থেকে অবাক হয়ে গেলাম তাদের আকল কত কম তারা মূর্তি পূজা করতেছে অথচ আল্লাহ রব্বুল আলামিন একাকার আল্লাহ রব্বুল আলমিন আর শাহ আছে আমাদেরকে এবাদত করতে হবে আল্লাহ এই মানুষগুলার বাড়ি কত সুন্দর তাদের সংস্কৃতি সভ্যতা কত সুন্দর কিন্তু আল্লাহর পরিচয় তারা পায় নাই তারা আল্লাহকে চিন্তা করবে সেটা তারা জানে না সবাই মূর্তি পূজা করতেছে তাদের অবস্থা থেকে আমরা অবাক হয়ে গেলাম এরপরে আমরা একটা কূপের পাশে গেলাম ফাইজা নাহনু বিজাওয়ারি ইস্তাকিনাল মা আলাল বীরি একটা কূপ দেখলাম ওই কূপ থেকে সকলে পানি নিয়ে গোসল করতেছে কেউ আর কেউ উজু করতেছে এবার আমরা ওই কূপের পানি থেকে উজু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন হঠাৎ করে দেখলাম ওবাই নাহুন নাম সেখানে অনেকগুলো কুমারী সুন্দরী সুন্দরী মেয়ে ওই কূপ থেকে পানি নিচ্ছে দেখলাম জারিয়াতুন একটা খুব সুন্দর কুমারী সুন্দরী মেয়ে এক পাশে দাঁড়িয়ে আছে হাসনাতুল চেহারাটা বেশি সুন্দর চেহারাটা বেশি সুন্দর মাহফিহিন্না আহসানা ওই মেয়ের চেয়ে এত বেশি সুন্দর মেয়ে আমরা জীবনে কোনোদিন দেখি নাই ওয়ালা আজমালা না ওই মেয়ের মতো সুন্দরী মেয়ে পৃথিবীতে আমরা কোনোদিন দেখি নাই অফি অনুকিহা কলা ইরুজ জাহাবি ওই মেয়ের গলার মধ্যে সুন্দর সোয়ার হার স্বর্ণের হার রয়েছে আবু হঠাৎ আমাদের নজর পড়ে গেল ওই মেয়ের প্রতি ওই মেয়ের প্রতি দৃষ্টি পড়ে গেল ওই মেয়ের প্রতি আমাদের হুজুর আবু আবদুল্লাহ আন্দোলসের নজর পড়ার সাথে সাথে তাকাইয়ার আওয়াজ হবু তার চেহারা পরিবর্তন হয়ে গেল ওকল হুজুর জিজ্ঞেস করলেন হাজিহি ইবনা তোমান এটা কার মেয়ে এত সুন্দরী এত সুন্দরী এটা কার মেয়ে ফাকিলালাহু সবাই উত্তর করলেন হাজিহি ইবনা তু মালিকি হাজিহিল করিয়াতি ইনি হচ্ছেন এই গ্রামের সর্দারের মেয়ে এই এলাকার নেতার মেয়ে এই এলাকার চেয়ারম্যানের মেয়ে এত সুন্দরী মেয়ে উনি হচ্ছেন আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে ফাকওয়ালা শাইখ তখন হুজুরে বললেন ফালিমালা লোহা আবুহা মোহা ওয়ালা ওহা তাসবিল মা ওই বাবা ওই মেয়েকে অন্যান্য মেয়ের সাথে কেন পানি ওঠানোর কাজে দিলেন না কেন ওই ওই মেয়ে পানি ওঠাচ্ছে না এক পাশে কেন সুন্দর হার পরিধান করে স্বর্ণের হার পরিধান করে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে কেন সে পানি নিচ্ছে না কেন ফাকিলালাহু তখন তারা বলল হুজুর আবু হায়া ফালু জালিকা বিহা তার আব্বা তাকে এইভাবে দাঁড়িয়ে থাকার জন্য নির্দেশ দিয়েছেন কেন কেন হাত্তা ইদা তাজাউ যাহা রজরুন যাতে ওই মেয়েকে এমন কোনো মানুষ বিবাহ করে ওই মেয়ের বিবাহের সময় হয়ে গেছে বাবা মেয়েকে বিবাহ দিবে বাবা সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়েকে অন্যান্য মেয়ের সাথে কাজে দিব না আমার মেয়েকে অন্যান্য মানুষের সাথে মিশতে দিব না একটু আলাদা করে রাখবো কারণ আমার মেয়ে নিজের নিজের উপর যেন অনুতপ্ত হয় নিজের অহংকার যেন নেমে আসে আমার মেয়েকে যে বিবাহ করবে সেই যেন স্বামীর খেদমত করে লা তো সেই যেন নিজের সৌন্দর্যের উপর অহংকার করতে না পারে অহংকার না করে ওই মেয়ের বিবাহের টাইম হয়ে গেছে ওই মেয়ের বিবাহ পর্যন্ত মেয়েটা এইভাবে প্রতিদিন এই কোপের পাশে এসে দাঁড়িয়ে থাকবে এই কথা বলার পরে ফাজালাসা শেখ সকলের পীর উস্তাদ সকলের পীর সাহেব আবু আবদুল্লাহ দুলসি ওই কথা শুনে সাথে সাথে ওই জায়গার মধ্যে বসে গেলেন আকা সারা আসাহ মাথাটাকে নিচু করে দিলেন সুম্মা আপামা সারা সাতা আইয়ামিন ওই জায়গার ভিতরে তিন দিন পর্যন্ত পীর সাহেব ওই অবস্থায় ওই জায়গার মধ্যে থেকে গেলেন লাইয়া আকুলু ওয়ালাইয়া সাহু কোনো খাবার খেলেন না কোনো পানি পান করেন না ওয়ালাইয়া তাকাল্লামু আহাদান কারোর সাথে কোনো কথা নাই কারোর সাথে কোনো কথা নাই কথা বলতেছে না গাইরা আন্না হুয়াজিল ফরিদাতা কিন্তু সেই নামাজের টাইম হলে শুধুমাত্র ওই জায়গায় উজু করে নামাজ পড়ে তিন দিন পর্যন্ত কারো সাথে কোনো কথা নাই ওই জায়গার ভিতরে বসে আছে আবু বড় বড় সাগরে বড় বড় ফির সাহেব অলিরা জোনাইদের মুক্তাদি শিবিলি সহ অসংখ্য সাগরিকরা ওই জায়গায় নিচ্চোখ বসে আছে তাদের হুজুরের সাথে কথা বলার কোনো সাহস নাই সবাই নিচ্ছ সবাই নিচ্ছ তিন দিন চলে গেল কল আর শিবিলি শিবিলি রহিমাহুল্লাহ বলেন এভাবে তো আর চলে না আর কয়দিন এভাবে থাকব পাতাকাদ্দাম তো ইলাইহি ওকুল্লাহ আমি হুজুরের নিকট গিয়ে বললাম ইয়া সাইয়্যিদি হুজুর ইন্না আসহাবাকা উমরিদিকা ইয়াতাআজ্জাবুনা মিন সুকুতিকা সালাসাতা আইয়ামিন ওয়া আনতা সাকিতুন লাম তাকাল্লাম আহাদান হুজুর তিন দিন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বললেন না কোনো খাবার খেলেন না কোনো পানি পানি পানি পান করলেন না আপনার কি হয়েছে আমাদেরকে একটু মনটা করে বলুন না হুজুর আপনি কেন আমাদের সাথে কথা বলতেছেন না তিন দিন পর্যন্ত না খেয়ে পানি না পানি পান না করে এভাবে কথা না বলে কেন বসে আছেন ফাকবালা হুজুর আবার আমাদের দিকে মুখ করলেন ও কলাইয়া হুজুর আবার আমাদের দিকে মুখ ফিরিয়া বললেন এলাম আমার লক্ষ লক্ষ সাগরিতরা হাজার হাজার সাগরিতরা আমার আধ্যাত্মিক ছাত্ররা সাগরিতরা শোনো এলামু আন্নাল জারিয়াত আল্লাতে রাআইতুহা বিল আমসি গতকাল কূপের পারে আমি যে সুন্দরী মেয়ে দেখেছি আমার চোখে পড়েছে আমি ওই মেয়ের পেনে পড়ে গেছি ওই মেয়ের পেন আমার শরীরের অঙ্গ অঙ্গে প্রবেশ করেছে ওই মেয়ে ছাড়া আমি আর কিছু বুঝি না ওই মেয়ে ছাড়া আমি আর কিছু বুঝতেছি না আমি সব কিছু ভুলে গিয়েছি তোমাদের কথা আমার ছেলের কথা ভুলে গিয়েছি স্ত্রীর কথা বলে গিয়েছি কোরআন কোরআন হাদিস বলে গিয়েছি আমার শরীরে রন্ধের মধ্যে ওই মেয়ের প্যান্ট প্রবেশ করেছে জোরে বলুন এই জন্য আল্লাহ বলতেছে ওমা ওবার নাফসি নিজের নফসের উপরে বড়াই করো না নিজেকে নির্দোষ মনে করো না নিজেকে বেশি নামাজি মনে করো না নিজেকে বেশি দানবীর মনে করো না কারণ আল্লাহ তোমাকে কখন কোন বিপদে ফেলে দেয় এটা কেউ জানে না এটা শুধুমাত্র আল্লাহ জানেন এই জন্য অহংকার করতে পারবে না কারণ তুমি জ্ঞানী হলে আবু আবদুল্লাহ আন্দোলসি থেকে বেশি জ্ঞানী হতে পারো নাই তুমি যদি পীর সাহেব হও আবু আবদুল্লাহ আন্দোলসের চেয়ে বড় পীর হতে পারো নাই তার চেয়ে বড় দানবীর হতে পারো নাই তার চেয়ে বড় আমলদারি হতে পারো নাই সেই তো একটা মেয়ের প্রেমে পড়ে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে জীবনের সব কিছু ভুলে গিয়েছে সেই ওই মেয়ের প্রেমের ভিতরে আবদ্ধ হয়ে গেছে প্রেমের কানার মধ্যে বন্দি হয়ে গেছে জুড়ে বলুন নাউজুবিল্লাহ এবার শিবিলি চিৎকার করে বলে সাইদি হুজুর আন্তা শাইখু আহলিল ইরাক আপনি তো সমস্ত ইরাকবাসীর একমাত্র শাইখ আপনি তো সমস্ত এরাকবাসীর উস্তাদ ওমারুফুন বিজ্জুহুদি في سائر الآفاق وعدد مريدك إثنا عشر ألفا বসে আপনাকে আবু আবদুল্লাহ গুরুসি বলেছিলেন আপনি সবার সবার কাছে আপনি পরিচিত একজন জাহেদ হিসাবে একজন আবেদ হিসাবে একজন মুক্তি হিসাবে একজন ফির সাহেব হিসাবে আপনি তো আমাদের সকলের ওস্তাদ আপনি আমাদের সকলের মুরব্বী আপনি যদি এই কথা বলেন আমরা তো কাউকে মুখ দেখাতে পারবো না কারো কাছে এই কথা আমরা বলতে পারবো না হুজুর আপনি এগুলো আমাদেরকে কি শোনাচ্ছেন তখন হুজুরে চিৎকার করে বলে ও আমার সাগরিদরা শোন জারাল হুকুম বিমা আগামা আল্লাহর হুকুম লেখা হয়ে গেছে আল্লাহর হুকুম জারি হয়ে গেছে আমার তাকদীরের ফাইসালা হয়ে গেছে তোমরা যতই চিৎকার করো না কেন আমার তাকদীরের ফাইসালা হয়ে গেছে তোমরা কিছু বললে আমাদের কোনো কাজ হবে না ও হাবিবতা বিয়াত আননি আলামুল হেদায়াতে আমার দিল থেকে হেদায়ত চলে গেছে আমার দিল থেকে ইমানের পাখি খাসা থেকে বের হয়ে উড়ে গিয়েছে আমার ইমান চলে গিয়েছে আমি ইমান হারা হয়ে গেছি তোমরা আমাকে যত বুঝাও আমি কাফের হয়ে গেছি ইলাহি মুজুক মুজু সে দূর कर ताकि ताकि तुझको मुझ में देखूं एक नजर अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि अस्तगफिरुल्लाह من كل ذنب وأتوب إليه لا حول ولا আবার চিৎকার করো বলে সাগরিদরা শুনো তোমরা আমাকে মাফ করে দিও তোমরা আমাকে মাফ করে দিও তোমরা আমাকে কমার দৃষ্টিতে দেখিও তোমাদের সাথে আমি যেতে পারবো না ওই মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না সুতরাং ইনসারে ইনসারিফু ইনসারে ইনসারিফু তোমরা সবাই আমাকে একা রেখে চলে যাও তোমরা সবাই আমাকে একা রেখে চলে যাও তোমরা সবাই আমাকে একা রেখে চলে যাও তখন সবাই বললাম হুজুর আপনাকে ছেড়ে আমরা কোথায় যাবো কাছে আমরা তো যেতে পারবো না যেখানে যাই সবাই আপনার কথা জিজ্ঞেস করবে আমরা যখন বাগদাদে প্রবেশ করব স্বপ্নের কাতারে আপনাকে সবার সামনে না দেখলে সবাই জিজ্ঞেস করবে হুজুর আমাদের কোথায় তখন আমরা কি জবাব দেব তারা মনে করবে আমরা সবাই মিলে আপনাকে হত্যা করে ফেলেছি আপনাকে মেরে আমরা ফির হওয়ার জন্য জোনাইরে বুগদাদি মিলিকে সবাই মেরে ফেলবে বলবে যে তোমরা ফিরে হওয়ার জন্য তোমাদের উস্তাদকে তোমরা মেরে ফেলেছ আমাদের কথা কেউ বিশ্বাস করবে না কারণ এই কথা বিশ্বাস করার মতো নয় এই কথা আমরা কাউকে বলতে পারবো না হুজুর বললেন যাও যাও বেশি কথা বলো না ইনসারিফু ইনসারিফু তোমাদের কথা আমার মাথা ব্যথা করতেছে আমাকে পেন দিচ্ছে তোমরা চলে যাও তোমাদের সাথে হাজার ফিরাক ও পাইনি ও পাইনি এখানে তোমাদের সাথে আমার বিচ্ছেদ হয়ে গেলে তোমরা চলে যাও সমস্ত সাগরিকরা চোখের পানিতে বুক বাসায় কানতে কানতে হুজুরকে ওই কূপের পাশে রেখে সবাই চলে আসলো এবার সবাই কানতে কানতে সবাই বাগদাদে চলে আসলো বাগদাদে আসার পরে বাগদাদের মানুষ সকলে দৌড়ে গেল আমাদের হুজুর এসেছে সবাই হুজুরের একবার মৌলানি চেহারাটা দেখবে হুজুরতে একটু ফয়েজ বরকত হাসিল করবে কিন্তু গিয়ে দেখে না না তাদের সাথে হুজুর আর নাই তবাই জিজ্ঞেস করে আমাদের হুজুর কোথায় ফাঁসা আলো আনহু বলেছে তাই করে বললাম এই কথা বলার পরে কিতাবের ভিতরে লেখে ফামাতা মিন মুরিদিহি জামাআতুন কাসীরাতুন হুজনান আলাইহি ওয়া সফা সেখানে বাগদাদের ভিতরে আবু আবদুল্লাহ দোলসির এমন কিছু সাগরিদ ছিল এমন কিছু মহিলিন ছিল তারা হুজুরকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসত নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আজকে হুজুরকে না দেখে এমন কান্না করতেছে কান্না করতে করতে অনেকে হার্ট অ্যাটেক করে মারা গেছে অনেকে রক্ত বন্ধ হয়ে মারা গেছে অনেকে হাই প্রেশারে মানুষ মারা যাচ্ছে হুজুর কোথায় দেখে তারা তো একদিন থাকতে পারবে না ফামাতা মিন মুরিদিহি জামাআতুন কাসীরাতুন হুজনান আলাইহি ওয়া আসাফা এভাবে অসংখ্য মুরিদান সেখানে এতেকাল করলেন এবার সবাই কি করবে আর কোনো উপায় নাই সবাই সিদ্ধান্ত নিল আজ থেকে আমরা কোনো কাজ করব না শুধু খান একাতে বসে বসে আমাদের পিস সাহেবের জন্য দোয়া করব পিস সাহেবের জন্য ক্ষমা চাইব আল্লাহ পাক যেন আমাদের হুজুরকে আমাদের কাছে ফেরাই দেন গুণাহ কাকে সত্যি ডোবা দে आंसू ये रहमत बहा दे खुदाया इलाही कर के गुण তুমি দানি বহুত সবাই আল্লাহর কাছে কান্না করতেছে আমাদের হুজুরের উপরে কি পরীক্ষা ফেলাইলা কি পরীক্ষা নিলা হুজুর ছাড়া তো আমরা বাঁচতে পারবো না তিনি রাহানুমায়ের তরিকর তিনি আমাদের ফির তিনি আমাদের ইমান আয় আল্লাহ আমাদের হুজুরের গোনা মাফ করে দেন হুজুরকে আমাদের কাছে ফিরাই দেন সবাই দোয়া করতে করতে একটা বছর পার হয়ে হয়ে গেল এবার একটা বছর পার হয়ে যাওয়ার পরে এবার শিবলি রহমতুল্লাহ আলী বলেন পাকমনা সানাতন কামিলাতন পূর্ণ একটা বছর আল্লাহর কাছে তওবা করেছি রসুলের জন্য মহামাত চেয়েছি তাহাজুদ করেছি সারা রাত আবাদত করেছি জিকির আসকার করেছি ওয়াফালাজতু মা বাদি আসহাবি নাকশি ওয়াফালাহ আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়া এবার হুজুরের খোঁজ নেওয়ার জন্য ওই গ্রামে গেলাম গ্রামে যাওয়ার পরে পাতাই নাল করিয়া ওই গ্রামের মধ্যে আসলাম ফাঁসা আল্লাহ আমরা লোকদেরকে জিজ্ঞেস করলাম ভাই আমাদের হুজুর কোথায় আমাদেরকে একটু বলে দেন হুজুরের জন্য প্রাণটা কান্দে হুজুরের জন্য মনটা চলে যে হুজুরের দরবার থেকে একটা মিনিট আমরা জুদা থাকতে পারতাম না আজকে একটা বছর হুজুরকে দেখি না আমাদের হুজুর কোথায় আমাদেরকে দেখায় তখন সকলে বলল ইন্নাহু ফিল করবারিয়াতি তিনি তো মরুভূমিতে আছে ইয়ার আল খানাজিরা সেই শুকর চড়াচ্ছে সেই শুকর চলাচ্ছে তখন তারা বলল না না আমরা মেনে নেব না আমাদের হুজুর কেন শুকর সরাবে অমসাবু ফিজালিকা কি হলো কি কারণ কল তারা বলল ইন্নাহু খাতাবাল জারিয়াতা আন আবিহি সেই আমাদের গুত্র নেতার কাছে গেল ওই মেয়ের প্রস্তাব নিয়ে তখন গুত্র নেতা আপনাদের হুজুরকে পাঁচটা প্রস্তাব দিল কয়টা পাঁচটা প্রস্তাব দিল একটা চেয়ে একটা জঘন্য এক নম্বর হলো আলা দিনিহা আপনাকে ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আপনাদের হুজুর ইসলাম ধর্ম ছেড়ে ওই মেয়েকে পাওয়ার জন্য ওই মেয়েকে বিবাহ করার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করেছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই আমি বড় আশেখ রসুল অহংকার অহংকার করার সুযোগ নাই আমি বড় নামাজি অহংকার করার সুযোগ নাই আমি সবচেয়ে বড় জ্ঞানী অহংকার করার সুযোগ নাই আমি সবচেয়ে বড় দানবীর অহংকার করার সুযোগ নাই আমি সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী অহংকার করার কিছু নাই আবু আবদুল্লাহ বুলসি একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে নিজের ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন জুড়ে বলুন দুই নম্বর শর্ত হলো ইয়ালবাসুল আবা আতা ইয়ালবাসুল আবা আতা মুসলমানের সেই জুব্বা কোল পাগড়ি কোল টুপি কোল এবার খ্রিস্টানের পোশাক তোমাকে পরিধান করতে হবে তোমাদের হুজুর ওই মেয়েকে পাওয়ার জন্য নিজের গায়ে থেকে জুব্বা করে ফেললো মাতার পাগড়ি করে ফেললো মিসওয়াক রেখে দিল দিলা কুলুক রেখে দিল পাকিস্তানের পোশাক পরিধান করলো তিন নম্বরে শর্ত হলো ওয়াসুদ্দুজুন্নারা খ্রিস্টানের বেল পরিধান করতে হবে কোমরের ভিতরে হুসাইনের মার্কা মারা বেল তোমাকে পড়তে হবে আপনাদের হুজুর মাতার পাগড়ি কোলে কোমরের মধ্যে ক্রিস্টানের ব্যান্ড পরিধান করেছে চার নম্বর হল ওয়াইয়াহদিমুল কানাইসা গির্জার খেদমত করতে হবে প্রতিদিন ঝাড়ু দিয়ে খ্রিস্টানে গির্জা ঝাড়ু দিতে হবে আপনাদের উজুর রাজি হয়ে গেল সেই খানা কাছে এখন গির্জা ঝাড়ু দেয় এখন সেই যে গির্জা ঝাড়ু দেয় পাঁচ নম্বরের শব্দ হলো ইয়ার আল খানা সেইরা আমাদের আপনাদের হুজুর খানাকা ছেড়ে দিয়ে কোরআন শিক্ষা ছেড়ে দিয়ে দিনের শিক্ষা ছেড়ে দিয়ে ওই আমার পুত্র নেতার খ্রিস্টান মেয়েকে বিবাহ করার জন্য এখন সে আমাদের পুত্র নেতার শুকর সে মাঠের মধ্যে সরাচ্ছে এই কথা শোনার পরে ইমাম শিবিলি বলেন ফানসাদা আত করুনা এই কথা শুনে নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেললাম আমাদের কলমের ভিতর একটা চাপ সৃষ্টি হলো অনায়াসে চোখ থেকে পানি বের হচ্ছে আমাদের হুজুরের এমন কি অবস্থা হলো এবার ধর দিয়ে হুজুরের কাছে গেলাম এবার হুজুরের কাছে গেলাম ওই বিহি কাইমুন কোদামাল খালাজির এবার আমাদের হুজুর মরুভূমিতে কিছু শুকয়ের সামনে বসে আছে হুজুরকে চিনে যাচ্ছে না বালাম্মা রানা হুজুর যখন আমাদেরকে দেখলেন নাকা সাহু হুজুর লজ্জায় চেহারাটা নিচের দিকে করে ফেললেন নিজের মাথাটা নিচের দিকে ঝুঁকে ফেললেন ওয়াইসা আলাইহি কালাম সুমাতুল নাসার হুজুরের মাথার উপর খ্রিস্টানের টুপি ওয়াফি বসাতেহি জুন্নার হুজুরের কোমরের মধ্যে খ্রিস্টানদের বেল পরা আছে ওহুয়া মুত্তাকি উন আলাল আসা একটা লাঠি বড় করে দাঁড়িয়ে আছে আমাকে হুজুরকে দেখতে ওই কথা শোনাইতো আমরা আল্লাহর জন্য কান্না করতাম আজকে হুজুরে ওই লাঠির উপর করে কিছু নাপাক শুকর চড়াচ্ছে ফাসাল্লাম না আলাইহি হুজুরকে সালাম দিলাম ফারাদ্দা আলাইনা সালামা হুজুর আমাদেরকে চিনলেন এটা তো আমার শিবলি এসেছে এটা তো আমার জুনাই দেশে এবার হুজুর সালামের উত্তর দিলেন এবার শিবলি বললেন ইয়ার শাইখ হুজুর মা জাকা এই ঘটনা কেন হলো আমরা তো কিছুই বুঝতে পারতেছি না ওমা যা ওমা হাজিহিল কুরুব ওয়াল বাদা তিলকাল আহাদিস ওয়াল হুজুর আপনি তো জ্ঞানের সাগর মারিফাতের সাগর আপনার অন্তরে ছিল আপনি হাফেজে কোরআন ছিলেন আপনার সিনার ভিতরে তিরিশ হাজার আদেশ মুখস্থ ছিল আপনার বারো হাজার মুরিদ ছিল আপনি কেন আজকে শুকর সরাবেন হুজুর এবার শিবলি বলেন সৈদি তাল মানা হুজুর এই চিত্র আমরা দেখতে চাই না এই চিত্র আমরা দেখতে চাই না হুজুর আপনি আমাদের সাথে চলুন আপনি আমাদের সাথে চলুন এবার আমার কিছু করার নাই আমার নিয়ন্ত্রণ আমার হাতের উপর নাই আমি তোমাদেরকে কিছু বলতে পারবো না শুধু তোমাদেরকে বলতে পারবো মজবুর হ্যাঁ কহতে হ্যাঁ জেসে মজবুর হ্যাঁ हुस्न की फितरत बहुत माजूर है মোহাব্বত বড় খারাপ জিনিস মেয়ের প্রেম মানুষকে ধ্বংস করে দেয় আমার আমার নবীর উম্মতকে মেয়ের প্রেমে ধ্বংস করে দিবে আমাকে মেয়ের প্রেমে ধ্বংস করে দিয়েছে এই উম্মতের যুবকদেরকে মেয়ের প্রেম দিয়ে ধ্বংস করে দেবে যে প্রেমে পড়েছে সেই নিজের মাকে বলেছে সেই বাবাকে বলে গিয়েছে আল্লাহকে বলে গিয়েছে হাদিস বলে গিয়েছে কোরআন বলে গিয়েছে একটা জেলখানা আর মেয়ের সৌন্দর্য হলো তরবারি ধারের চেয়েও ধার মেয়ের প্রেম হলো তরবারির ধারের চেয়েও ধার কি গর্দন পে জিসকে তৌক হ্যাঁ জঞ্জির হ্যাঁ এসক সে পা की हाजत नहीं जब तस्वुर दिल में है तस्वीरों की हाजत नहीं হুজুর বললেন আমাকে তোমরা জোরাজোরি করো না এসকো মোহাব্বত বড় খারাপ জিনিস আমি মেয়ের প্রেম করে ধ্বংস হয়ে গেছি আমার নিয়ন্ত্রণ আমার হাতে নাই তোমরা আমাকে ছেড়ে চলে যাও এবার ইমাম শিবিলি বলেন হুজুর আপনাকে ছাড়া আমরা এক চুল পরিমাণ নড়ব না আপনার সাথে আমরা থাকবো যতদিন আপনাকে নিয়ে যেতে পারবো না ততদিন আমরা এই জায়গা থেকে নড়ব না এই কথা বলার পরে আস্তে আস্তে হুজুরের দিলের ভিতরে একটা হরকত আসতেছে আস্তে আস্তে হুজুরের চোখে পানি আসতেছে এবার হুজুরে আস্তে আস্তে রফা আতারা সামাই এবার চোখ দুটা আকাশের দিকে তাকালেন এবার চোখ দুটা আকাশের দিকে তাকালেন সেদিকে বলেন মনে হয় সময় আমার হুজুরের উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে হুজুর আবার আল্লাহর দিকে মতবাজ্য হলেন বকল এবার হুজুর বলতেছেন মাওলাই এবার আল্লাহর কাছে ধরলেন কাছে চাইলেন এবার আল্লাহর কাছে চাইলেন চিৎকার দিয়ে বলেন শিবিলি রে আল্লাহর রহমত জুসে এসে গেছে মনে হয় আর দেরি করো না তোমরা আমার সাথে সাথে হাতটা একটু আল্লাহর দিকে ওঠাও এবার ইমাম শিবিলি চিৎকার করে বললেন বিকাল মুস্তাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাই ও আন্তর মুস্তাগাস আপনার কাছে ফরিয়াদ চাই ইকশি পান্না হাজিহিল ঘুম্মা আপনি বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দেন লাকা শিফাল এই বিপদ থেকে বাঁচাবার পায় আপনি সারা কেউ নাই ফালাম্মা সামিয়াতিল খানাজির বুকা আহম কিতাবের ভিতরে লেখেন তারা এত কান্নাকাটি করলেন তাদের রুনাজারি আহাজারি এমন ভাবে হয়েছিল উপস্থিত যে সমস্ত শুকর ছিল ওই সমস্ত শুকরগুলো তাদের কান্না শুনে তাদের দিলের ভিতরে হরকত সৃষ্টি হয়ে গেছে তাদের দিলের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে ওই শুকরগুলো পর্যন্ত তাদের সামনে এসে হা হা করে চিৎকার করে তাদের মোনাজাতে শরিক হয়ে গেছে চিৎকার দিয়ে বলুন সুবাহ এমন মনাজাত ধরেছে যেই মনাজাতের ভিতরে শুকরের দিল পর্যন্ত খুলে গেছে আল্লাহ শুকরের কুফারের সেই প্রভাব বিস্তার করে ফেলেছে ওই শুকর পর্যন্ত তাদের কানের কান্নার সাথে কান্না করেছে পাহাড় থেকে কান্নার আওয়াজ এসেছে আসমান থেকে কান্নার আওয়াজ আসতেছে জমিন থেকে কান্নার আওয়াজ আসতেছে ইমাম সেবিলি বলেন এমন একটা অবস্থা হয়ে গেল আমার কাছে মনে হলো আমার কাছে মনে হলো আজকে কেয়ামত কায়েম হয়ে গেছে আজকে মনে হয় কেয়ামত কায়েম হয়ে গেছে এবার কানতে কানতে এবার হুজুর এবার মোনাজাত শেষ করলেন এবার কি শেষ করলেন মনাজাত শেষ করলেন বাকি কথা আপনাদেরকে আগামী জুমাতে বলবো আমার টাইম কিন্তু সময় সময় শেষ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে সবসময় নত হয়ে ছোট হয়ে থাকবার তৌফিক দান করে দেন আস্তাউল্লাহ আল্লাযী ইল্লা الله العلي العظيم